তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার আর জীব তুই আমার জীবন রে বন্ধু তুই আমার মাঝে ছিল বন্ধু প্রেমেরি বন্ধু ভুল রে বন্ধু তুই আমার জীবন তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন তুই জীবন রে